হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই আছেন ভালো আজকে আমরা কথা বলবো আপনাদের যে ভিডিওর ইমপ্রেশন সেটি কমে যাচ্ছে এবং এটি অনেক আগের থেকে অনেক পরিমাণে কমে যাচ্ছে তো এই ভিডিওর ইমপ্রেশনটা কেন কমে যাচ্ছে কি করলে আসলে ইমপ্রেশন বাড়বে তো এই ভিডিওতে সম্পূর্ণ দেখলে সব কিছু বুঝতে পারবেন তো আজকে আমরা কথা বলবো ইমপ্রেশন নিয়ে আর ইমপ্রেশন হচ্ছে আপনার ইউটিউব থেকে যেটি মানুষকে দেখানো হয় যে ইউটিউব আপনার ভিডিও কতজন মানুষকে দেখালো সেটাই হচ্ছে ইমপ্রেশন তো এই ইমপ্রেশনটা হচ্ছে আপনার বোস্ট বলতে পারেন এক প্রকারে যে কোনো টাকা খরচ না করেই ফ্রিতে বোস্ট পাচ্ছেন তো এটাই হচ্ছে আসলে ইমপ্রেশন ইউটিউব অটোমেটিক মানুষদের কাছে আপনার ভিডিও পৌঁছে দেবে সেটাই হচ্ছে ইমপ্রেশন ইমপ্রেশন কমে গেলে কি কি করতে হবে বা কোন দিকে খেয়াল দিতে হবে সেটি এখন আপনাদেরকে জানাবো তো দেখতে থাকুন পুরো ভিডিওটি আর যারা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেন এবং পাশে আসে বেলাইকনটি বাড়িয়ে দিয়ে অলে করে দিয়ে রাখেন ফার্স্ট যে জিনিসটা সেটা হচ্ছে ভিডিওগুলো অ্যাট্রাকটিভ না হওয়া তো আপনার যে ভিডিওটি রয়েছে এই ভিডিও মানুষে যদি আপনার দর্শকরা দেখতে না চায় যারা আপনাকে সাবস্ক্রাইব করে রাখছে তারা যদি আপনার ওই ভিডিওটি না দেখে তা সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওর ইমপ্রেশন কমে যেতে পারে তো এটা হচ্ছে ফার্স্ট নাম্বার আর দ্বিতীয় নাম্বারে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি বলবো সেটি হচ্ছে থাবনেল ঠিক করা তো বন্ধুরা বর্তমান সময়ে থাবনেল এমন একটা জিনিস যেটা মনে করেন ডিসক্রিপশন যদি ভুলভাল দেন তবু ডিসক্রিপশন মানুষ দেখে না ট্যাগ যদিও দেন আগে কিন্তু ট্যাগের অনেক গুরুত্ব ছিল বাট এখন ট্যাগেরও অতটা গুরুত্ব নাই তবে গুরুত্ব আছে সামান্য পরিমাণে বাট টাইটেল ট্যাগ ডিসক্রিপশন এগুলোর অতটা গুরুত্ব নাই থাবনেলের যতটা গুরুত্ব দিতে হবে আপনাকে অবশ্যই থাবনেলের দিকে খেয়াল রাখতে হবে থাবনেল এমন একটা জিনিস যে জিনিসটা আপনার কিচ্ছু না দেখেও থাবনেল যদি ঠিক হয় ও কিন্তু ক্লিক করবেই আপনার দর্শক কিন্তু ক্লিক করবেই করে ঢুকার পর যদি আপনার ভিডিও লাগে সেক্ষেত্রে ভালো লাগে সেক্ষেত্রে সে আপনার ভিডিও দেখবে তো সর্বপ্রথম দুই নম্বরে যেটি বললাম সেটা হচ্ছে আপনার থাপনেলের দিকে খেয়াল দিতে হবে এবং থাপনেল ঠিক করতে হবে যাতে করে ওখানে মানুষ এসে ক্লিক করবে যত দর্শকরা ক্লিক করবে ইউটিউব মনে করবে না এই ভিডিওতে কোনো কিছু তো আছে যার কারণে ওরা এখানে ক্লিক করতেছে তো এরপরই ইউটিউব আপনার ভিডিওকে অটোমেটিক বোস্ট করা শুরু করবে আর যেটা হচ্ছে ইমপ্রেশন তো এই ইমপ্রেশন যত মানুষের কাছে যাবে আপনার ভিউজ এর সংখ্যা বাড়ার সম্ভাবনা তত বেশি থাকবে তো দ্বিতীয় নাম্বারে যেটি বললাম অবশ্যই অবশ্যই আপনাদের থাবনেলের দিকে খেয়াল রাখতে হবে এরপরে যে কারণটি হতে পারে সেটি হচ্ছে চ্যানেল অ্যাক্টিভ না থাকা তো অনেক দিন পর পর যদি আপনি ভিডিও ছাড়েন সেক্ষেত্রেও এই ধরনের সমস্যা হতে পারে আপনার ইমপ্রেশন কমে যেতে পারে তো অনেক দিন ধরে যদি আপনার চ্যানেলে ভিডিও না দেন অনেক দিন পর এসে দেন আবার এক মাস দুই মাস পরে একটা একটা করে ভিডিও দেন সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলের ইমপ্রেশন কমে যেতে পারে তো বন্ধুরা এরপরই হচ্ছে আপনার দেখতে হবে টাইটেল ডিসক্রিপশন অ্যান্ড ট্যাগ তো থাবনেল তো প্রথমেই এটা একটা ইম্পর্টেন্ট জিনিস এরপরে যে ইম্পর্টেন্ট সেটি হচ্ছে টাইটেল ডিসক্রিপশন অ্যান্ড ট্যাগগুলোও ঠিক করা তো আপনার ভিডিও যে রিলেটেড সেই রিলেটেড ট্যাগ দেওয়া টাইটেল দেওয়া এরপর ডিসক্রিপশনে ওই ভিডিও সম্পর্কে কিছু বলা তো এইটাই হচ্ছে আসলে এগুলো ঠিক করতে হবে এরপরেই রয়েছে ভিডিওর এসিও e করা তো এসিওটা e আমি আসলে অলরেডি বলেই দিয়েছি টাইটেল ডিসক্রিপশন অ্যান্ড ট্যাগ তো এগুলো হচ্ছে আপনার ভিডিও অনুযায়ী র্যাঙ্ক করবে এই ধরনের ট্যাগ দিতে হবে যাতে করে আপনার ভিডিওর এসিওটা e ঠিক থাকে যদি এই ভিডিওর এসিও e ঠিক থাকে তাহলে আপনার ভিডিও মানুষের কাছে পৌঁছাবে আর মানুষের কাছে পৌঁছালে ইউটিউব মনে করবে এই ভিডিওতে কিছু না কিছু আসে যেটা মানুষকে দেখানো দরকার তো তারপরেই কিন্তু ইউটিউব আপনার ওই ভিডিওটাকে মানুষের কাছে শো করা শুরু করবে আর এটাই এইভাবে আপনার ইমপ্রেশন বাড়তে শুরু করবে এরপরে আরও একটা বলি যেটা হচ্ছে ক্যাটাগরি অনুযায়ী ভিডিও আপলোড করা তো আপনার ভিডিওর যদি ক্যাটাগরি এক হয় আপনি যদি ভিডিও ছাড়েন আর এক যেমন আমার ভিডিওর ক্যাটাগরি হচ্ছে টেক সায়েন্স অ্যান্ড টেকনোলজি তো আমি যদি এখানে টেক ভিডিও বাদ দিয়ে অন্য কিছু ভিডিও ফানি ভিডিও আপলোড করি তাহলে আমার ভিডিও কিন্তু চলবে না আর ইমপ্রেশনও কম পাবে তো আপনার ক্যাটাগরি অনুযায়ী ভিডিও ছাড়া ট্রাই করবেন যাতে করে আপনাকে যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছে তারা তাদের মাধ্যমে আপনার ভিডিওর ইমপ্রেশন প্রথম দিকে বাড়িয়ে নিতে পারেন তো এটি কিভাবে হবে আপনি যখন একটা ভিডিও ছাড়বেন এক ঘন্টার ভিতরে যদি একশো মানুষ দেখে ফেলে তাহলে ইউটিউব মনে করবেন না এই ভিডিওতে কিছু তো আছে যেটা এই চ্যানেলের আরও একটু ইমপ্রুভ কন্টেন্ট কারণ এর আগের ভিডিওগুলোতে একশো করে ভিউ আসতো না এর আগের ভিডিওতে বিশ দশ বিশ এরকম ভিউস আসতো হঠাৎ করে একশো ভিউস কেন আসলো তো এটি ইউটিউব দেখতে যাবে তো মানে মনে করেন যে তখন আপনাকে ইমপ্রেশন অন্যজনের কাছে পাঠাবে আপনার ভিডিওর তো বন্ধু এইভাবেই আসলে আপনার চ্যানেলের ইমপ্রেশন ঠিক রাখতে পারেন আর আশা করি ভিডিওতে অল্প একটু হলেও কিছু বুঝতে পারছেন যদি বুঝতে পারেন অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন